আমি স্বপ্ন সাজাই যেমন তেমন স্বপ্ন ভাঙা দায় আমার এক পা চলে সামনে তিন পা পিছনে দৌড়ায় কেউ বা নাটক করে মিছে মিছি চোখে জল গড়া কেউ পাগল হইয়া নেশার ঘরে প্রেম শোকে ছটফটায় রঙের মানুষ রং বিলাইয়া কি যে মজা পায় আমার হাসতে বারণ বুক চাপিয়া কান্না বড় মানুষ রং বিলায়া কি জানি সুখ পায় রঙের মানুষ রঙ বিলায় নির্যাতনের শিকারী হইয়া সুখের ঢেকুর তোলে কারো মুখের খাবার কারিয়া কারো চুলায় আগুন জ্বলে যে পারে তার নিয়া খেলিয়া বেড়া আমার জীবন রইল রঙের হিসাবের খাতায় মানুষ রং লায়া কি যে মজা পায় আমার হাসতে বারণ বুক চাপিয়া কান্না বড় দায় মানুষ রং বিলায়া কি জানি সুখ পায় রঙের মানুষ রং বিলায়